আজকের এই মাহে রবিউল আউ্বল এটি হচ্ছে আরবের প্রথম বসন্ত প্রথম বসন্তের মধ্য দিবস সপ্তাহের সোমবার সোধে সাদিক ভোরের সমীরণ নিয়ে তিনি এসেছিলেন মানবতার মুক্তির বাণী নিয়ে তিনি আমাদের মাঝে রাহমাতুল্লিল আলমিন হয়ে এসেছিলেন উচ্চ আওয়াজ দিয়ে বলুন সুবাহ আল্লাহ রব্বুল আলমিন কোরআনে পাকে আজকের এই মহিমান্বিত মাসের এই মাহে রবিল দিনের কথা আল্লাহ পাক কোরআনে বিভিন্ন জায়গাতে বলেছেন আল্লাহ রব্বুল আলমিন কি বলেন সুরাই সফের ছয় নম্বর আয়াত অমুবাসিরাম বিরাসুলি ইয়াতি মিন বাদ হযরত ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার উম্মদদেরকে বললেন আমি তোমাদের কাছে সুসংবাদ শুনিয়ে দিয়ে যাই আমি ঈশা হল্লা বলে দিয়ে যাই আমার পরে একমাত্র নবী আসবে তিনি হচ্ছেন আহমদ মুস্তফা আহমদ মুস্তফা আমি তার সুসংবাদ তোমাদেরকে দিয়ে যাচ্ছি উচ্চ আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল ইমরানের 81 নম্বর আয়াতে বলেন হে আমার আম্বিয়ে কারাম আমার প্রতিনিধিগণ তোমরা সকলে আমাকে প্রমিস দাও আমাকে সদস্যরতি দাও তোমাদের কাছে এমন একজন মহামানব অভিসংবাদিত মহামানব আসবেন তিনি তোমাদের সকল নবগতকে সত্যায়ন করবে তোমাদের দিকে সত্যায়ন করবে আমাকে কথা দাও তিনি যখনই এই পৃথিবীতে আসবেন তখন তোমরা তাকে সাহায্য করবে সহযোগিতা করবে তোমরা তার পরিমাণ আনবে উচ্চাবাস দিয়ে বলুন সুবাহান আল্লাহ পাক বলেন তোমরা আমাকে কথা দাও আমাকে তোমরা প্রমিস দাও আমার রহমতুল্লিল আলমিন আমার হাবিবকে তোমরা সাহায্য সহযোগিতা করবে সমস্ত নবীর এক বাক্যে আল্লাহকে বললেন আকার না আমরা সকলে আমরা সকলে স্বীকৃতি দিচ্ছি আপনার হাবিব যখনই আসবে আপনার হাবিবকে আমরা শুধু ইমান আনবো না আমাদের রক্তের শেষ বিন্দু দিয়ে আপনার হাবিবের সাহায্য সহযোগিতা করে যাব উচ্চ দিয়ে বলুন সুবাহ আমার আল্লাহ বলেন আমার নবীদের জগৎ তোমরা সাক্ষী থাকো আর আমিও তোমাদের সাথে আমি সাক্ষী দিয়ে গেলাম আমার হাবিবে তোমরা যেভাবে আমার হাবিবের উপর ইমান আনবে সাহায্য সহযোগিতা করবে আমি আল্লাহ রব্বুল আলমী আমার হাবিবকে আমি সাহায্য সহযোগিতা করে যাব হজরত ইব্রাহিম খলিল আল্লাহর অন্তরঙ্গ বন্ধু আল্লাহর কাছে হাত তুলে দোয়া করে আল্লাহ পাক সূরা বাকারার 129 নম্বর আয়াতে বলেন রব্বানা ওয়াবাস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইউযাক্কিহিম ইন্নাকা আনতাল আজিজুল হাকীম জোরে বলুন আল্লাহু আকবার হজরত ইব্রাহিম আল্লাহর কাছে চুকের পানি ফেলে দোয়া করে আল্লাহ আমার আউলাদের মাঝে তুমি তাদের মধ্য থেকে এমন একজন রসুল প্রেরণ করবে যিনি তাদের উম্মতের কাছে আপনার আয়াস সমূহ তেলাওয়াত করবে তাদেরকে আপনার কিতাবের জ্ঞান দিবে এবং হেকমতের জ্ঞান দিবে হিম তাদের আত্মশুদ্ধি করবে তাস্কিয়াত নাফস করবে উচ্চ দিয়ে বলবে সুবহানাল্লাহ আল্লাহ রব্বুল আলমিন হজরত ইসার মোল্লার সুসংবাদ হজরত ইব্রাহিম আলাই ইসলাতামের দোয়া কবুল করে এই উম্মতের উপরে এহসান করে এই পবিত্র মাহে বলে আমার আল্লাহর হাবিব প্রিয় দুস্থকে আমাদের জন্য রহমত করুক রহমত স্বরূপ পাঠিয়ে দিলেন আরসালনাকা إلا পাক সারা জীবন সরকার প্রেমার ভালোবাসা দিয়ে করে তৌফিক দান করে বলে আমিন আমাকে আরেকটি বিষয় আলোচনা করতে বলা হয়েছিল আল্লাহ কোরআনে বলেন আহজাবের একুশ নম্বর আয়াত লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ হে আমার বান্দাবান্দিগণ তোমরা শুনে রেখো আল্লাহর রাসুলের মধ্যে আমি তোমাদের জন্য উত্তম আদর্শ রেখেছি আমার রাসুলের আদর্শ হলো আমার হাবিবের আদর্শ হলো তোমাদের জন্য উত্তম আদর্শ আমার প্রিয় নবীর উসওয়া সম্পর্কে আমি এত দীর্ঘ আলোচনা এখানে করার সুযোগ নেই হজরত জাইদ হারসা উনি ছিলেন একমাত্র সাহাবি যার নাম কোরআনে শুধু ওনার নামে আছে উচ্চ আওয়াজ দিয়ে বলুন সুবাহান আল্লাহ আমি সংক্ষেপে বলছি মায়ের সাথে একদিন নানার বাড়ি যাচ্ছিল আরবের ডাকাত দলেরা তাকে বিক্রি করে দাস হিসাবে বিক্রি করেছিলেন আর আমার নবীজির প্রিয়তমা স্ত্রী মাহাতুল হজরত বাতিজা হাকিম ইবিনে হেজাম তাকে দাস হিসাবে ক্রয় করে মা হাদিজার কাছে নিয়ে আসলেন এখান থেকে অনেকগুলো দাস আমি ক্রয় করেছি আপনি এখান থেকে একটা দাস পছন্দ করুন মা খাদিজাতুল কুবরা জাইদ ইবনে হারাসাকে পছন্দ করলেন জোর বলেন সুবহানাল্লাহ আর মা খাদিজা জাইদ ইবনে হারাসাকে আমার নবীর সেবার জন্য দান করলেন আর জাইদ ইবনে হারাসাকে আমার রাসূল উসওয়াই হাসানা দিয়ে আদর্শ দিয়ে এমন প্রেম আর ভালোবাসা দিয়ে তাকে লালন পালন করতেছিলেন তিনি নবীর পুত্র হিসাবে নবীর পালক পুত্র হিসাবে এবং তার একমাত্র নাম কোরআনে পাকে স্থান পেয়েছেন এবং মদিনার গোলামি তিনি সেভাবে গ্রহণ করেছেন উচ্চ আওয়াজ দিয়ে বলুন সুবাহান আল্লাহ মক্কার মধ্যে তার মা বাবা খবর পেল যে একটি মক্কার উন্নত মানের বংশের মধ্যে তিনি আছেন তখন তারা অনেক টাকা পয়সা নিয়ে আমার রসুলের দরবারে আসলেন ইয়া রসুল আল্লাহ আমাদের জায়েদকে আমাদের কাছে ফিরিয়ে দিন আমার রাসুল বললেন তোমাদের জায়েদকে তোমাদের কাছে ফিরিয়ে দিব তিনি যদি স্বেচ্ছায় যেতে চান আমার কোনো টাকা লাগবে না আমি তাকে রসদ দিলাম আর জায়দ বলে বাবা তুমি আমার বাবা ঠিক আছে আমার মাও ঠিক আছে আমার চাচা হাজির ঠিক আছে কিন্তু আমি মদিনার গোলামি ছেড়ে আমি তোমাদের কাছে যাওয়া আমার পক্ষে সম্ভব না তখন আমার রহমতুল্লিল্লাহ আমি মক্কাতে দাঁড়িয়ে বললেন আমার জায়েদ আজকে তিনি আমার ভালোবাসার জন্য নিজের বাবাকে স্বীকার করলো নিজের চাচাকে নিজের মার ভালোবাসাকে স্বীকার করলো আমি মক্কার জমিনে দাঁড়িয়ে ঘোষণা করলাম আমার জাইদের গোলামিকে আমি আজকে কবুল করলাম আমার জায়েদ আজ থেকে আমার পুত্র উচ্চ আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ মদিনা কি গোলামি हमको दे मदीना की गुलामी हमको दे सोना चांदी हम नहीं चाहते तेरी कदम की गुलामी हमको दे